ভালো অনেকটা জায়গা আছে এখানে দেখার বুঝলি তো কিন্তু সময় নেই কলকাতা কোথায় দেখিনিস ওয়েস্ট বেঙ্গল ওই বানাটা উপরে সব বরফ জমে আছে দেখেছিস সাদাটা বরফ চলো तेरी उंगली पकड़ के चला হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা তামিলনাড়ু গভর্নমেন্টের সিম্বল আচ্ছা মা দেখো আমার কাছে আছে আমি দেবো কিনেছো চো চলো উপরে উঠে লাভ নেই এখানে একটা আইসক্রিম খেয়ে নি বা কফি টফি খেয়ে নি কফি খাও আইসক্রিম খাবো কেন ঠান্ডার ভিতরে কফি আমার তো এই বৃষ্টিতে আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে তুমি আইসক্রিম খাও আমি কফি খাই কি असं विकते जण मस्त